জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে একজন মানুষ আপনার বাবা আপনার মা হতে পারে আপনি আপনার বোন বা আপনার ফ্যামিলির কোনো সদস্য যখন সে ঘরের মধ্যে এন্তেকাল করলো সর্বপ্রথম আপনাকে পড়তে হবে এটা যে কোনো দুঃসংবাদ সুখ সংবাদ শোনার সাথে সাথে আমরা এই কোরআনের আয়াতটা পড়ব অনেকে মনে করেন এই ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি অন এটা মৃত্যুর দোয়ার ঠিক কিনা এটাকে মৃত্যুর দোয়া না এটা হচ্ছে মুসিবতের দোয়া এটা হচ্ছে কিসের দোয়া মুসিবত আপনি যে কোনো মুসিবত আপনার টাকা হারানো গিয়েছে আপনি ইন্নারিল্লা পড়েন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন ব্যথা পেয়েছেন কোনো একটা মুসিবতের সম্মুখীন হয়েছেন আপনি সাথে সাথে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোনো মুসিবতে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন এটা আমাদের একটা আমল আমাদের বুজুর্গদের আমল কোনোটা জিনিস হারা গেলে একচল্লিশ বার যদি পাঠ করা হয় ওটা যেভাবে হোক ওইটা আল্লাহ যদি রহম করেন ওইটা কিন্তু হস্তগত হয়ে যায় জোর বলুন সুবাহান আল্লাহ এবং মুসিবতে আল্লাহ পাক সাহায্য করবেন এবং আপনার প্রতিবেশী নিকটাত্মীয় তাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে মৃত্যুর সংবাদ জানিয়ে দেয়া এরপর আপনি ভয় পাবেন না আমরা জীবিত মানুষকে ভয় পাই না একজন জীবিত মানুষের হাতে সব হাতে পাওয়ার থাকে পায়ে পাওয়ার থাকে ক্ষমতার পাওয়ার থাকে টাকার পাওয়ার থাকে অনেকের অনেক দিক দিয়ে কিন্তু পাওয়ার থাকে ঠিক কিনা বলুন আমরা জীবিত মানুষের সাথে ঝগড়া করি ভয় পাই না একজন মানুষ যখন মারা যায় তার কোনো পাওয়ার থাকে না একজন মৃত মানুষ সে হলো পাওয়ারলেস তার হাতে কোনো শক্তি আছে পায়ে শক্তি আছে তার কোনো পদ এখনও আছে কিচ্ছু নাই কিন্তু আমরা মৃত মানুষকে আমরা ভয় পাই এটা কিন্তু আদৌ কি নয় ঠিক নয় কারণ একজন মানুষ যখন মারা যায় তখন তার কোনো ক্ষমতাও থাকে না তার কোনো শক্তি থাকে না তার কোনো পাওয়ার থাকে না ঠিক কিনা বলুন হ্যাঁ সেই তার গায়ে যদি একটা মাসি বসে সে ওই মাসি তাড়ানোর তার শক্তি আছে সুতরাং আমরা মৃত মানুষকে ভয় পাব না কারণ তার কোনো কি নেই শক্তি নেই আমরা ভয় পাই কেন আসলে আমরা মৃত্যুকে ভয় পাই ওই মৃত্যুর ভয়ের কারণে আমরা মৃত মানুষকে ভয় করতে শুরু করি এটা হলো আসলে ওই মৃত মানুষের ভয় নয় এটা কিসের বয় মৃত্যুর বয় মানে মৃত মানুষকে দেখলে মৃত্যুর ভয়ের কারণে আমরা মৃত মানুষকে ভয় করতে শুরু করি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা সবাই যদি মৃত মানুষকে যদি ভয় করি তাহলে এই মৃত মানুষের অজু হবে গোসল হবে সিনজা হবে জানাজা হবে কাবন দাবন হবে কিচ্ছু হবে না তখন ওই হিন্দুদের মতো বলবে যে তার কাতা বালি সব নিয়ে চিতার মধ্যে জ্বালিয়ে ফেল জুড়ে বলুন নাওজুবিল্লা আমাদের একজন মানুষ মৃত্যুবরণ করার পর ইসলামের যে বিধান একজন মৃত ব্যক্তির প্রতি যে সম্মান এই সম্মান আমাদের সকলকে দেখাতে হবে আমাদের ভয় পেলে চলবে না হ্যাঁ কারণ একদিন আমাকেও কি করতে হবে ওই পথের যাত্রী আমাকেও হতে হবে আমি জীবনে কোনদিন মানুষকে গোসল দিলাম না উজু দিলাম না কাফন দাফন করলাম না আমি যেদিন মারা যাব আমার কাফন আর দাফনের ব্যবস্থা কে করবে এই চিন্তা আমাদের সকলকে করতে হবে এগুলো আলোচনাও হয় না আমরা জানতেও চেষ্টা করি না না জানার ভয় মৃত্যুর ভয় সব কিছুতে আমরা এই মৃতদেহ থেকে আমরা দূরে যাওয়ার জন্য চেষ্টা করি যত দূরে থাকতে পারি ততই আমরা নিজেদেরকে ধন্য মনে করছি কিন্তু আমরা উহুদ পরিমাণ সওয়াব থেকে মাহরুম হচ্ছি এরপরে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে আপনারা ভয় পাবেন না তার হাত এবং পাগুলো কি করে দিবেন সোজা করে দিবেন আপনাকে ভয় পাবেন ভয়ের কোনো কারণ নাই হাত পাগুলো কি করে দিবেন সোজা করে দিবেন যিনি মৃত্যুবরণ করেছেন উনি আপনার জন্মদাদা বাবা উনি আপনার ভাই উনি আপনার স্ত্রী উনি আপনার বোন ওনার হাত পাও মেয়েরা মেয়েদেরকে পুরুষা পুরুষের হাত গুলো কি করে দেবে সোজা করে দেবে এবং চোখগুলো যদি এভাবে পাকানো থাকে ফোলা থাকে চোখগুলো বন্ধ করে দিবে মুখটা যদি হা করে থাকে ওই মুখটা বন্ধ করে দেবে চোখ বন্ধ করার সময় দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ চোখ বন্ধ করার সময় কি পড়বেন এভাবে দোয়াটা করে চোখটা বন্ধ করে দিবেন আর মুখটা যদি হা করে তাকে তাহলে আপনি মুখের সাথে এদিকে চিপুকের সাথে একটা কাপড় দিয়ে আপনি বেঁধে দিবেন যাতে মুখটা হা করে না থাকে কোনো মানুষ যেন দেখে ভয় না পায় ছোট শিশুরা যেন কোনো ভয় না পায় মানুষের যেন কোনো কমেন্ট করতে না পারে আপনার চোখ বন্ধ করে দিবেন এবং মুখটা সুন্দর করে বন্ধ করে দিবেন এটা কি কোনো কঠিন কাজ ভয়ের কোনো কারণ নেই অনুরূপভাবে আপনারা ডানে বামে সামনে পিছনে আগরবাতি জ্বালিয়ে দেবেন কি জ্বালিয়ে দেবেন আগরবাতি যাতে করে ওই মৃত ব্যক্তির দেহ থেকে কোনো দুর্গন্ধ যাতে না ছাড়ায় কি দিবেন আগরবাতি জ্বালিয়ে দিবেন পারবেন তো ইনশাল্লাহ নাকি আগরবাতি জ্বালাতে হুজুর লাগবে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন এবার তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি পারা যায় গোসলের ব্যবস্থা করতে হবে গোসল দেওয়ার আগে মৃত ব্যক্তির পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা কিন্তু ভালো নয় আগে তাড়াতাড়ি কি দিয়াতে হবে সুন্দর করে গোসল করিয়ে তারপর তার আশেপাশে যদি কোরআন পড়ার সময় থাকে সুযোগ থাকে তখন সেখানে কোরআন তেলাওয়াত হবে বুঝাতে পেরেছি তাহলে আগে গোসল তারপরে কি কোরআন তালাওয়াত মইয়েতের কপালে যদি ঘাম দেখা যায় চোখটা যদি অনেক বড় হয়ে যায় নাকের সেই ছিদ্রটা যদি প্রশস্ত হয়ে যায় এগুলো আপনারা মনে করবেন না আ মনে হয় সে অনেক বড় গুণাগার সে অনেক কষ্ট পাইছে এগুলো আপনারা মনে করবেন না কিতাবের মধ্যে লিখতেছে কপালে ঘাম দেখা যাওয়া নাকের ছিদ্র প্রশস্ত হওয়া চোখগুলো বড় বড় হয়ে যাওয়া মুখটা হা করে থাকা এটা মুর্দারের জন্য শুভ লক্ষণ জোরে বলুন সুবহান আল্লাহ কিতাবের মধ্যে লিখতেছে সেই হয়তো কালিমা পরে পরে সে এন্তেকাল করেছে এই জন্য তার মুখ দিয়ে প্রাণটা বের হয়েছে এজন্য মুখটা হা করা ছিল কপালের মধ্যে ঘাম ছিল চোখটা একটু বড় বড় ছিল নাকের ছিদ্রগুলো একটু প্রশস্ত হয়েছে এটা তার জন্য শুভ লক্ষণ আর জোরে বলুন সোবাহান আমাদেরকে এবার যে কাজগুলো করতে হবে খবর খনন ব্যবস্থা করতে হবে খবর খননের ব্যবস্থা করতে হবে আমাদের কাপন কাপনের ব্যবস্থা করতে হবে আমাদেরকে সর্বপ্রথম গোসলের ব্যবস্থা করতে হবে গোসল দেওয়া একজন মুর্দাকে গোসল দেওয়া এটা একদম সহজ কাজ অতি সহজ এখন আমি যদি বলি আপনারা বলবেন কালকে থেকে ইনশাল্লাহ আমরা নিজেরাই নিজের ফ্যামিলি মেম্বারকে আমরা নিজেরাই ধুয়ে দিব গোসল করিয়ে দিব জোরে বলুন সোহান একেবারে সহজ কাজ কি করবেন আপনি এই যে একটা খাটিয়ার মধ্যে শোয়াবেন ও খাটিয়া টাকা সামান্য একটু খাত করে রাখবেন যাতে পানিগুলো দ্রুত নিচে নেমে যায় এবং সেখানে আগরবাতি দিয়ে চতুর্পাশে একটু কি দিবেন সুগন্ধি দিবেন কি দিবেন সুগন্ধি কারণ একজন মুর্দার অনেক সময় যখন মারা যায় এর আগে একজন মুর্দার অনেক সময় হয়ে যায় একদিন গোসল করে নাই দুই দিন গোসল করে নাই হতে পারে মেডিকেলে ছিল তিন দিনেও গোসল করে নাই তখন তাদের শরীর থেকে একটা দুর্গন্ধ কি হয় হয়ে যায় আমরা একদিন গোসল না করলে আমাদের শরীরে কি অবস্থা অনেক খারাপ হয়ে যায় না এই জন্য পাঁচবার ছয়বার সাতবার চতুর্পাশে আমরা আগরপাতে দিয়ে সুগন্ধি দিব এবং চতুর্পাশে পর্দা দিয়ে আমরা ডেকে ফেলবো যাতে যারা গোসল দিয়াবে তারা ব্যতীত বাহিরের কোনো মানুষ যাতে তারা না দেখে এভাবে আমরা পুরুষের শরীরে যেই গেঞ্জি থাকবে প্যান্ট থাকবে শার্ট থাকবে এগুলো আমরা কেঁচি দিয়ে কি করে ফেলবো কেটে ফেলবো এর আগে আমরা পুরুষের এই আপনার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা কাপড় দিয়ে এক্সট্রা একটা চাদর দিয়ে আমরা উপরে ডেকে রাখব ডেকে এবার আমরা আস্তে আস্তে কেসি দিয়ে তার গেঞ্জি শার্ট এই যা প্যান্ট ট্যান্ট থাকে এগুলো আস্তে আস্তে আমরা পাশে দিয়ে হ্যাঁ একজন উপর দিয়ে কাপড় ধরবে আর একজনে আস্তে আস্তে শ্বাস শরীরে যেন কোনো প্রকারের কেসি না লাগে আমরা কেসি দিয়ে সুন্দর করে গেঞ্জি প্যান্ট পরনের কাপড়গুলো আস্তে আস্তে কি করে ফেলবো হ্যাঁ বের করে ফেলব তার সতর কখনো দেখা যাবে না মহিলা হলে মহিলাদেরকে বলে দিবেন তারা পুরা শরীর ডেকে রাখবে আর পুরুষ হলে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঘুরে রেখে তারা সুন্দর করে ওই পরনের কাপড়গুলো আস্তে করে নিয়ে ফেলবে মঞ্জত যেখানে দৌত করতে হবে কিন্তু জায়গা একটু বড় লাগে ওই জায়গার মধ্যে আমরা একটা গর্ত করব গর্ত করে পানি যাতে ওই গর্তের মধ্যে চলে যায় দোয়ার পরে মাটি দিয়ে ওটা চাপা দিয়ে দিব শেষ আর যদি পানি যাওয়ার যদি ড্রেন থাকে পানি যাওয়ার যদি সে ব্যবস্থা থাকে তাহলে আমরা ওই পানিগুলো যেতে দিব কারণ আমার উজু গোসলের যে পানি মোরদারের সেই গোসলেরও সে একই পানি ঠিক কিনা বলুন তাহলে ওই পানিগুলো তার আপন জায়গাতে চলে যাওয়ার আমরা ব্যবস্থা করে দিব যাতে মানুষের কষ্ট না হয় যাতে ওই পানিতে মানুষ পিছলা না খায় মানুষের কষ্ট না হয় ওদিকে আমরা খেয়াল রাখবো আমাদের প্রথম যে কাজ করতে হবে ইস্তিনজা করাতে হবে ইস্তিনজা হলো একটু পেটের মধ্যে হালকা একটু মালিশ করতে হবে পেশাব পায়খানা যদি একদম আশা আশা তাকে এগুলো যাতে চলে যায় এরপরে যারা ধুয়াবে তারা হাতের মধ্যে নেকড়া পরে কাবার পরে গুল পরে তারা টিস্যু দিয়ে অথবা আপনার ডিলা দিয়ে কি করে দিবে সুন্দর করে হাত যাতে না লাগে পর্দার ভিতর থেকে তাকে মোসাহ করে দিবে মোসাহ করে দেওয়ার পরে উপর থেকে পানি ঢেলে দিবে উপর থেকে কি উপর থেকে কাপড়ের উপরে পানি ঢেলে দিবে এরপরে আসছে উজুর পালা আমরা যেভাবে উজু করি মুর্দাকে সেভাবে আমরা উজু করিয়ে দিব কিন্তু তাকে কুলে করাতে হবে না তার নাকের মধ্যে পানি ঢালতে হবে না আমরা মুখটা ধুয়ে দিব তার হাতটা ধুয়ে দিব মাথাটা মুসাহ করে দিব আর পাটা সুন্দর করে ধুয়ে দিব যদি তার ফরজ গোসল যদি ওয়াজিব হয় বা মহিলা যদি হায়েস নেফাসওয়ালা হয় তাহলে তার মুখের মধ্যে একটু পানি পৌঁছাতে হবে নাকের ভিতরে একটু যতটুকু সম্ভব ভিতরে না যায় এতটুকু পানি পৌঁছাতে হবে এবং রুই দিয়ে তার দাঁতগুলো একটু সুন্দর করে মুছে দেবে এবং তার নাক কানগুলো সুন্দর করে সুন্দর করে পরিষ্কার করে দেবে এবার আমাদের গোসলের কাজ শুরু হবে গোসলের কাজ একদম সহজ নাকের মধ্যে কানের মধ্যে রুই দিয়ে দেবেন যাতে ভিতরে পানি না যায় এগুলো দেওয়ার পরে আপনারা সাবান এরপরে বরই পাতার হালকা গরম পানি আর না হইলে হালকা গরম পানি দিয়ে আপনার মুর্দাকে আপনি একটু বাম কাত করে একটু বাম দিকে একটু কাত করে ডান দিক থেকে সুন্দর করে পানি মেরে দিবে পানি মেরে তার শরীরটাকে সাবন দিয়ে আপনার নিজেরা যেভাবে নিজের শরীরকে যেভাবে গোসল করেন অত্যন্ত মহাব্বতের সাথে আদরের সাথে আপনার আব্বা আপনার ভাই আপনার ছেলে আপনার প্রতিবেশী আপনার বন্ধুকে সুন্দর করে একদম নতুন দোলার মতো আপনারা সাবন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিবেন জোরে বলুন সোবাহান আল্লাহ এখানে বইয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এরপরে ডান দিক থেকে কাত করে বাম দিক থেকে মাথার দিক থেকে আগাগোড়া সুন্দর করে পানি মেরে দিবে সাবান দিবে হালকা হালকা সেখানে হাত দিয়ে সুন্দর করে ডোলে একদম পরিষ্কার করে ফেলবে এবং আপনার সেই মুর্দা যাতে আজকে নতুন দোলার মতো মনে হয় জোর বলুন সোহান আল্লাহ এই তারপরে আপনার কাছে এখন ভালো লাগবে এখন একদম টোটালি আপনার পরিষ্কার হয়ে গেছে তার শরীরে এখন আর কোনো কি নাই ময়লা নাই গোসলের পরে আপনারা একটু করে একটু করে বসাবেন হালকা করে বসাইয়ে হ্যাঁ তারপরে একটু আবার পেটের মধ্যে একটু মালিশ করবেন মালিশ করার পর আবার একটু ডিলে কুলুক করে দিবেন কিছু বের হওয়ার থাকলেও যাতে এসব পরিষ্কার হয়ে যায় আর কিছু বের হলেও সেটাকে কি করতে হবে না বলেন না আবার উজু করানো লাগবে না কারণ মইয়েতের পেশাব পেহানা কিছু বের হলে তার উজু ভাঙে না উজু ভাঙে আমাদের মুরদারের কোনো কি ভাঙে না উজু ভাঙে না গোসল করাতে হবে না এটা একটু সুন্দর করে মুছে দিলে এটা যথেষ্ট হয়ে যাবে গোসল উজু আমরা শেষ করে সুন্দর করে একটা শুকনো গামছা দিয়ে আমরা একেবারে সুন্দর করে মুছে ফেলব এবার আমাদেরকে কাফনের ব্যবস্থা করতে হবে এটা নিয়ম হচ্ছে যে খাটিয়ার মধ্যে খাটিয়ার মধ্যে আমাদের কাপনগুলো আমাদেরকে আগে রেডি করে রাখতে হবে আমরা কিভাবে রাখব পুরুষের তিন কাপড় মহিলার কয় কাপড় পাঁচ কাপড় এটা সবাই জানে পুরুষের তিন কাপড় কি কি একটা সাদর আর একটা কি ইজার আর একটা হলো কুর্তা আর একটা হলো কি কুর্তা পাঞ্জাবিতে পরেন না কোনো দিন ওই কবরে যাওয়ার আগে পড়তে হবে কুর্তা পড়তে হবে তাহলে প্রথমে আমরা এই যে ইজার ইজার হচ্ছে মাথা থেকে পাওয়া পর্যন্ত আর যেটা সাদর হবে সেটা ওই ইজার থেকে তার বোর্ড থেকে এক হাত লম্বা থাকবে প্রথমে আমরা চাদরটা বিছিয়ে দিব এরপরে ইজারটা থাকবে এরপরে আপনার যে কুর্তা আছে ওই কুর্তাটা মাঝখানে শুধু কাটা থাকবে এখানে কোনো সিলাই থাকবে না ওই মাথা বরাবর ওই খালি জায়গাটা রেখে বাকিটা ওদিকে রাখবে মুর্দাকে সুন্দর করে মুছে আর একটা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে তাকে শরীরের উপরে দিয়ে ওই এনে খাটের মধ্যে শোয়াই দিবে শোয়ানোর পরে ওই অর্ধেক তো নিচে চলে গেছে কুর্তার আর অর্ধেক আস্তে করে টেনে মাথাটা ডুগাই দিয়ে তার শরীরের উপরে কি করে দিবে ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পরে ওই যেটা কাপড় ছিল শুকনো কাপড় ওইটা আস্তে আস্তে টেনে টেনে কি করে ফেলবে নিয়ে ফেলবে বের করে ফেলবে এরপর আপনি এরপরে ইজার হ্যাঁ এরপরে আপনি চাদরটা সুন্দর করে দিয়ে তিনটা গিট মেরে দিলেন এটা কি অনেক এটা কি কঠিন কাজ একদম সহজ কাজ এই কাফন দেওয়ার আগে আমাদের এখানে আমাদের সিজদার জায়গা আছে দাড়ি চুল কপাল নাকের আগা তারপর হাতের তালু এই যেখানে যেখানে সিজদাতে আমাদের অঙ্গ মাটির সাথে লাগে ওই জায়গার মধ্যে একটু কি করতে হবে কাপড় একটা কাপড়ের ব্যবস্থা করতে হবে কাপড় দিতে হবে মহিলাদের যে পাঁচ কাপড় মহিলাদেরকে এটা বলে দিবেন অনেকে জানে না মহিলাদের পুরুষের তিনটা কাপড় থাকবে দুইটা কাপড় বেশি থাকবে একটা হলো সিনাবন আর একটা হলো উড়না মেয়েদের প্রথমে সাদর থাকবে সাদরের নিচে সিনাবনটা বিছাই দিবে লম্বা করে সিনা বরাবর এরপরে ইজার থাকবে এরপরে কুর্তা থাকবে ঠিক মেয়েকেও ওই কুর্তাটা পরাই দিবে মেয়ের সুলগুলা দুই পাশ দিয়ে বুকের উপর ওই কুর্তার উপর রাখবে আর ওড়নাটা মাথার উপর দিয়ে ওই সুলের উপর রাখবে ওড়নার কাজ এরপরে ইজারটা দুনো পাশ থেকে দেওয়ার পরে যেটা সিন আবন আছে ওই সিন আবনটা দুই দিক থেকে এসে এভাবে সিনার উপর রাখবে এবার সাদর দিয়ে সুন্দর করে মোড়ায় বান্ধিয়ে ফেলবে এখানে মুরদারের নখ কাটা চুল কাটা চুল আশ্রয় দেওয়ার কোনো কি নাই দরকার নাই এগুলো আয় কাজ আপনারা করবেন না আমার যে একটা প্রশ্ন ছিল আপনাদের প্রতি এই কাজটা কে করবে আমার রাসুল বলেন মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজেরিহি মুসিবতে পড়া ব্যক্তিকে যদি সান্ত্বনা দেয় ওই মুসিবতে পড়ার কারণে ওই মোমেন যতটুকু সওয়াবের অধিকারী হয়েছে আপনি তাকে সান্ত্বনা দেওয়ার কারণে আপনিও একই সোয়াব আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন আমার আসল বলেন মানে আজ্জা সাকলাম কুসিয়া বরদান যে ব্যক্তি সন্তান হারা মাকে সান্ত্বনা দিল আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে একটা জান্নাতের দামি চাদর উপহার দেবে যে ব্যক্তি তার মুমিন ভাইকে মুসিবতের সময় সান্ত্বনা দিল আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে সম্মানের এক জোড়া উত্তম কাপড় ওই বান্দা এবং বাঁদিকে আমার আল্লাহ দান করবেন মানিত্তাবাম জানাজাত মুসলিমিন ইমানান ওয়া ইহতিসাবান কানা মাহু হাত্তা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন ওয়াক্তিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন জানাজাতে অংশগ্রহণ করলো সোয়াবের আশায় এবং জানাজার নামাজ পড়ল এবং দাপন পর্যন্ত ওই মইয়েতের সাথেই ছিল দাপন শেষ করে সে বাড়ি ফিরেছে সেই দুই কিরাত পরিমাণ সওয়াব নিয়ে বাড়ি ফিরিল এক কিরাতের সমান কতটুকু আমার রাসুল বলেন কুল্লু কিরাতিন মিসলু দিন এক কিরাত হলো সৌদি আরবের উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাকে দান করবেন দাপন পর্যন্ত থাকলে দুই উহুদ পরিমাণ সবাব আমার আল্লাহ রব্বুল আলমিন দান করবেন ওমান সাল্লাহ আলাইহা সোম্মারাজা কবলান হুয়ার শুধু জানাজান নামাজ পড়েছে দাপন আর কাপনে শরিক হয় নাই আমার রাসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে জানাজার নামাজ পর্যন্ত থাকার কারণে এক উহুদ পরিমাণ সবাব দান করবেন মান গাছালা মুসলিমান যে ব্যক্তি কোনো মুসলমানকে গোসল দিল ফাঁকাতামা আলাইহি গোসল দেওয়ার পরে তার মধ্যে অনেকগুলো দোষ ত্রুটি দেখেছে সে সেগুলো গোপন রেখেছে কাউকে ওই দোষের কথা বলে নাই গাফার আল্লাহ আর রাতান আল্লাহ রব্বুল আলমিন তাকে গোসল এবং দোষ গোপন রাখার কারণে তাকে চল্লিশ বার তাকে আল্লাহ ক্ষমা করবেন ওমান কাফার মাইতান যে ব্যক্তি মাইয়িতকে কাফন দেয়ালম কাপন পরালো কাসাহুল্লাহু মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন জান্নাতের ভিতরে মোটা এবং চিকন রেশমি কাপড় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিয়ে দিবে মান হাফারা কবরান যে ব্যক্তি মইয়েদের জন্য খবর কনন করলো জান্নাম আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটি জান্নাতের বাড়ি নির্মাণ করবে আমরা জান্নাতের চাই কি চাই না তা আমরা কি করেছি করি নেই তাহলে এবার আপনারা সিদ্ধান্ত নেবেন এই কাজগুলো কে করবে এটা কি আমাদের সমাজের নির্ধারিত কিছু মানুষের উপর দায়িত্ব নাকি আমাদের সকলের দায়িত্ব আমাদের সোয়াবের সোয়াবের প্রয়োজন আছে না নাই আছে এগুলো হয় কি আপনারা যারা নিয়মিত ধোতা করেন আপনাদের সাথে এরকম নামাজি আমানতদার মুত্তেকি ফরহেজগার যুবকদেরকে আপনারা সাথে রাখবেন তারা যাতে আস্তে আস্তে তাদের ভয় কেটে যায় তারা যেন শিখতে পারে এগুলো তো অভ্যস্ত হয় আমরা যদি যুবকরা যদি আমরা এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ সমাজে আর মইতের গোসলের জন্য কাপড়ের জন্য কবরের জন্য ইনশাল্লাহ আমরা কারো কাছে আমরা এই বন্দি হয়ে যাব না আমরা সবাই সহজে আমরা খুব অল্প সময়ে আমরা দাপন কাপড়ের ব্যবস্থা করতে পারবো জোরে বলুন সোবাহান আল্লাহ অনেক সময় দেখা যায় লাশ পড়ে আছে মানুষ নাই একটা হলে একটা হয় না কাপন হলে কবর হয় না কবর হলে এটা হয় না তা আমরা সামাজিকভাবে যদি ঝাঁপিয়ে পড়ি ইনশাল্লাহ আমাদের কোনো মুসল্লি আমাদের সমাজের কোনো ব্যক্তি এভাবে অবহেলিত হয়ে পড়ে থাকতে হবে না আমার রাসুল বলেন যত তাড়াতাড়ি পারো তোমরা তাড়াতাড়ি দাপন আর কাপড়ের ব্যবস্থা করো সেই ব্যবস্থা ইনশাল্লাহ আপনি আর আমাদের মাধ্যমে হয়ে যাবে জোরে বলুন সুবাহান যে ব্যক্তি কোনো মুর্দাকে গোসল দিয়ে আলো খারাজামিন জোরবিহি কায়মিন ওয়ালাদাথু গোসল দেওয়ার কারণে ওই ব্যক্তি নবজাতক শিশুর মতো গুণা থেকে পবিত্র নিষ্পাপ হয়ে গেছে ওমান কাফান যে ব্যক্তি কাপন পরালো আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের জোড়া জোড়া পোশাক পরিয়ে দেবেন আমরা আল্লাহর হাতে যদি আমরা জান্নাতে পোশাক যদি আমরা পড়তে চাই আমরা যদি উপহার পেতে চাই তাহলে আমাদেরকে এই মঞ্জিতের কাপনে আমাদেরকে শরিক হতে হবে দাপনে আমাদেরকে শরিক হতে হবে কবর খরণ আমাদেরকে শরিক হতে হবে জানাজার নামাজে আমাদেরকে শরিক হতে হবে কুল্লু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে وإنما توفون أجوركم يوم القيامة আর তোমাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণরূপে তোমাদের প্রতিদান দিয়ে দেওয়া হবে ফামান যুহজিহা আনিন নারি অতএব যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল কাম জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত হজরত সঈদিনা ইব্রাহিম আলহিসাল্লাম দোয়া করছেন রব্বানা গম ফিরেলি ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমার প্রভু এই গফিরিলি আমার গুণা ক্ষমা করে দেন ওয়ালি ওয়ালি দাইয়া আমার পিতা মাতার গুণা ক্ষমা করে দেন ওয়ালিল মুমিনিনা সকল মোমেনের গুণা ক্ষমা করে দেন হিসাব যেদিন হিসাব কায়েম হবে হিসাব নিকাশ শুরু হবে একজন মানুষ মারা যাওয়ার পর আমরা বিচলিত হয়ে যাই আমরা জ্ঞান হারা হয়ে যায় আমাদের হুঁশ থাকে না আমরা কি করব। তখন আমরা চিল্লাচিল্লি করি আশেপাশের মানুষকে আমরা জমায়েত করি আমাদের একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আমাদের যে করণীয় কর্তব্য এগুলো যদি আমরা জানি তাহলে চিৎকার করার কোনো প্রয়োজন আছে মানুষকে ডাকে ডাকে করার কোনো প্রয়োজন নাই সেই কাজ আপনি আপনার ফ্যামিলির মেম্বারকে নিয়ে আপনি সেই কাজ সুন্দরভাবে কোরআন হাদিস সম্মত কোরআন হাদিস অনুযায়ী আপনি সেই কাজ সমাধা করতে পারবেন জোর বলুন সবাহান আল্লাহ একজন মানুষ মারা যাওয়ার পরে আমাদের যে কাজগুলো অবশ্যই করতে হয় ওই কাজগুলো করার মতো সমাজে মানুষ কম না বেশি বলেন না কম না বেশি অনেক কম বেশি অনেক কম আপনি দুয়ার জন্য মানুষ সীমিত কে দুই অমুক এই মানুষগুলা সমাজের মধ্যে তারা মারখা মারা খবর খবরকে কোন করবে জানাজাকে পড়াবে গোসল কাপন দাপন কে করবে আমরা সাধারণ মানুষ ওই কাজে আমরা যেতে চাই না